Hello friends welcome to our channel how to know technology and science চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলুন ভিডিওতে যা যাক এই ভিডিওয়ে আমি বলবো আপনাদের ভোডাফোন এয়ারটেল আইডিয়া এই তিনটে সিম কি করছে পঁয়ত্রিশ টাকা রিচার্জ প্রতি মাসে করানোর জন্য বলছে তো এটা এটা যদি আপনি যদি রিচার্জটা না করান তাহলে কি হচ্ছে ওরা আপনার ইনকামিং এবং আউটগোয়িং সার্ভিসেস বন্ধ করে দিচ্ছে আউটগোয়িং তো বন্ধ করছে সেটা ঠিক আছে কোনো প্রবলেম নাই ইনকামিং কেন বন্ধ করছে এটাই আমার কোশ্চেন এই ফেসিলিটি থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা তো এই ফেসিলিটি এই ফেসিলিটিটিকে আপনারা আবার তিন সালের জন্য ইনক্রিজ করার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেল হাউ টু নো টেকনোলজিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল প্রেস করুন এবং লাইক বাটনেও প্রেস করে নিন তো ভিডিওতে চলে আসি আপনাদেরকে কি করতে হবে আপনাদের জিও সি আপনাদেরকে যে সিমটা আছে সেটা হলো ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল যে কোনো একটা সিম আছে তো এই সিমটা ধরে নিন আপনার আপনার কাছে এয়ারটেল সিম আছে তো এয়ারটেল সিমে আপনাকে কী করতে হবে আপনাকে আপনাকে কী করতে হবে পিওআরটি বড় হাতের পিওআরটি পোর্ট লিখে পেজ দিয়ে আপনার নাম্বার স্টার স্টার স্টার দিয়ে আপনাকে মেসেজ পাঠিয়ে দিতে হবে ওয়ান নাইন জিরো জিরো নাম্বারে তো এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন আমাদের সিম থেকে পোর্ট করতে চাইছেন তো ওরা অনেক কিছু কারণ দেখাবে অফার সার্ভিসেস প্রবলেম বিভিন্ন ধরনের ইস্যুস হ্যাঁ, দেখাবে হ্যাঁ, তো ফাইভে হ্যাঁ। পাঁচ নাম্বারে একটা অদার্স বলে অপশান থাকবে ওই অপশানে চুজ করে ফাইভ লিখে অদার্স লিখে পাঠিয়ে দিতে হবে এবং আপনাদেরকে লিখতে হবে ভ্যালিডিটি প্রবলেম তো ওরা আপনাকে কিছুক্ষণ পর ফোন করবে কল ব্যাক করবে তো ওরা তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আমাদের সিম চেঞ্জ করছেন আমাদের সিম থেকে অন্য অপারেটে কেন যাচ্ছেন তো আপনি আপনি বলবেন যে নাম ভ্যালিডির নাম করে অনেক কিছু টাকা আনা হচ্ছে রিচার্জ করাতে হচ্ছে তো আর যে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে তিন মাস চলে যায় সেটা আমাদের প্রতি মাসে করাতে হচ্ছে তো এরকম কেন হচ্ছে তো এরকম করে আপনি বলতে পারেন সেরকম করে বলার পর আপনাকে যদি তিন সাল ইনক্রিজ করে দেয় মানে ইনকামিং সার্ভিসের জন্য ভ্যালিডিটি তিন সাল ইনক্রিজ যদি না করে দেয় তাহলে আপনি সিমটিকে পোর্ট করিয়ে নিন আমি বলবো বিএসএনএল সিমে এক মাস বা আঠাশ দিন দিচ্ছে সেটা বিএসএনএল এক টাকা বেশি নেই অনলি এক টাকা ছত্রিশ টাকায় দিচ্ছে ছ মাস অথবা আপনি জিও সিম নিতে পারেন আমি বলবো যে আর জিও সিম নিতে পারেন সর্বশেষে বলতে পারি যে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই ট্রিক্সটির ব্যাপারে এই জিনিসটির ব্যাপারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আসা প্রেস করুন I hope you like this video thank you